সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সুধীবৃন্দ সুধী প্যারেড কমান্ডারের নির্দেশে জাবাহি দলের নেতৃত্ব দিচ্ছেন ওয়ারেন্ট অফিসার শেখ মোহাম্মদ স্বাধীনতা উত্তর বিভিন্ন অপারেশনাল কাজে আরো তিরিশ জন নির্ভীক স্যাপার আত্মছিলেন জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়েছে কমিশন লাভ করেন উনিশশো সালে তিনি উচ্চ মেজর জেনারেল জাহিদ রেজিমেন্টাল নিয়োগ কাদের কন্টিনজেন্ট সম্মিলিতভাবে প্রধান অতিথিকে অভিবাদন জানান thank you sir thank you sir